হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আবারও হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করতেছি আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লুকাতে পারেন অথবা সাবস্ক্রাইবারকে হাইড করে রাখতে পারেন তো এই বিষয়টি একটি ইম্পর্টেন্ট বিষয় যখন আমরা সাধারণ ছোট ইউটিউবার থাকি তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলোকে হাইড করে রাখতে হয় তো আজকে আমি সেই বিষয়টি দেখাবো তো বেশি কথা না বলে চলে যাচ্ছি মনিটরে এবং সেখানেই আপনাদেরকে সকল কিছু দেখানো হবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবদেরকে হাইড করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পর আপনাদেরকে ইউটিউবে চলে যেতে হবে আমরা ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট বা যে চ্যানেলটির সাবস্ক্রাইবার হাইড করতে চাচ্ছেন সেই চ্যানেলটিকে সিলেক্ট করে দেবেন এই জায়গা থেকে আপনারা দেখুন এখানে চ্যানেল আছে এই চ্যানেল থেকে আপনারা সিলেক্ট ক্লিক করবেন করার পর এখানে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আপনারা এই দেখুন অবস্থা দেখতে পাবেন এই কর্নারে দেখবেন একটি সেটিংস নামে অপশন রয়েছে এই সেটিংসের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা সেটিংসের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর চলে যেতে হবে চ্যালেঞ্জ চ্যানেল নামের যে অপশনটি রয়েছে এটিতে এরপর চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে এরপর একটি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন দেখবেন যেখানে লেখা আছে সাবস্ক্রাইবার কাউন্ট তো এখানে রাইট চিহ্ন দিয়ে আছে display the number of people subscribe to my channel এই দেখুন এটি যদি আমরা আনটিক করে দিই এটা প্রথমে টিক চিহ্ন দিয়ে থাকবে আপনারা আনটিক করে দিয়ে সেভে ক্লিক করবেন তাহলে আপনাদের চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার সেটি আর দেখা যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু সকল বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি অলে করে রাখবেন আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না তো আজকে পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে